সরকারি চাকরি করেন তাদের সরকার যে পারিশ্রমিক দেয় সেই টাকার উৎস হিসাবে যেসব মানুষকে দেওয়া দয়া করে রয়েছে ঠিক তেমনি কি কিছু হারাম উৎস রয়েছে এতে করে সরকারি চাকরিদের প্রাপ্ত পারিশ্রমিক পুরোপুরি হালাল সরকার কোন সোর্স থেকে দিচ্ছে এটা আপনার দেখার বিষয় না আপনার কাজটা হালাল কিনা আপনার কাজটা হালাল কিনা যেমন ব্যাংক কি ব্যাংক এর আবার সুদি ব্যাংক বলছেন বাংলাদেশে কোনো ইসলামিক ব্যাংক আছে নাকি যারা লেখে সরিয়া মোতাবেক পরিচালিত এটা প্রতারণা এটা ধোকা কোন ইসলামিক ব্যাংক নাই এটাই তো বললাম কেন প্রশ্ন করলে এটা ফতোয়া আমার কাছ থেকে নেওয়ার দরকার নাই বড় বড় আলেমদের কাছ থেকে নেবেন কিন্তু সৌদি এ বাংলাদেশের না সালাফি মানহাজের বড় আলেম যারা তাদের কাছ থেকে সৌদি ফতোয়া ভোট থেকে আলেম এই ফতো আমরা দিয়েছি ব্যাংকে ঝাড়ুদারেরও চাকরি করা যাবে না দারোয়ানের চাকরি করা যাবে না এই ফতো আমরা দিয়েছি তো আপনি সরকারি কলেজে সরকারি স্কুলে চাকরি করছেন আপনার কাজটা কি হালাল না কাজটা তো হালাল কোন উচ্ছেদের টাকা দিচ্ছে এটা সমস্যা নাই এটা সে পাপি হবে আপনি পাপি হবেন না ইনশাল্লাহ তাই আর কত প্রশ্ন করবো হাই অজু করার সহি নিয়মটা বলে দেন হাই এত বড় কথা কি করে বলবো অজু করার সময় কথা বলা যাবে কি যাবে অজু করার পরে যদি কোনো কি লেখছে ক্লাসমেটের সাথে বা কোনো অপরিচিত মেয়ের সাথে কথা বললে অজু কি থাকে মেয়ের দিকে চেয়ে থাকলে কি জেনা হয় হ্যাঁ চোখের জেনা হয় তো মুখের জেনা হয় অন্তরের জেনা হয় অজু থাকবে অজু নষ্ট হবে না এই জন্য তবে গুণা হবে স্বামী ও স্ত্রী সহবাসের সময় একদম উলঙ্গ হওয়া যাবে কি না যাবে স্বপ্ন দোষ হলে কি পাপ হয় স্বপ্ন দোষ হলে আর কি পাপ হবে কোন বিপদে গুণা জীবনে তুলে দিয়ে কষ্ট শুনিনি মানুষ মৃত্যুবরণ করার পর কি মাইক দিয়ে খবর সকলকে জানানো যাবে না যাবে না বারাকাল্লা ফিকুম ওজাজাকুমুল্লাহ খায়রা